Audio Jungle. Audio Jungle. ডাক দেওয়া চেলা আছে চেলা ষাট টাকা সব কাঁচকি ষাট টাকা চিংড়ি মাছ পঞ্চাশ টাকা সব কাঁচকি পঞ্চাশ টাকা সব আর এই খেসা মাছ ষাট টাকা সব আর এই যে চেলা মাছ এটা পঞ্চাশ টাকা সব আর এই যে চিংড়ি এটা আমি একশো টাকা সব এই চিংড়ি একশো বিশ টাকা সব আর এই চেলা একশো টাকা সব আর এটা আট টাকা করে বড় লোড একশো বিশ টাকা সব আর এটা মিডিয়াম ষাট টাকা সব আর যে লোটা আবার আশি টাকা সব উপরেগুলো উপরে হলো অনেক মাছ দাম বেশি এটা এটা দুই হাজার টাকা কেজি বাইশশো টাকা কেজি এগুলো হলো বাইশশো টাকা এই যে সবুজ আছে চব্বিশশো টাকা কেজি তারপরে এগুলো হলো বাইশশো টাকা কেজি এটা দুই হাজার টাকা কেজি এটা আমার বাইশশো টাকা কেজি আছে আছে দুই হাজার এটা বাইক এটা গেছি এটা বাইক গেছি এটা ব্যবসা কেমন হচ্ছে শুক্তির কম বেশি ব্যবসা বাণিজ্য কি পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না তবে যেটা চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমাদের মাছের দাম অনেকটা বেশি দেখা যাচ্ছে যে মাছ আমরা এক হাজার টাকা করে কিনতাম সেই মাছ দু হাজার টাকা আমাদের কিনতে হচ্ছে যার কারণে আমাদের একটু বেশি রেটে বেচতে হচ্ছে এই মাছটা আমাদের পাইকারি আড়টে দামটা বেশি পড়ছে দেখা যাচ্ছে একশো টাকার মাছ দুশো টাকা কিনতে হচ্ছে দু হাজার টাকার মাছ চার হাজার টাকা কিনতে হচ্ছে এক হাজার টাকার মাছ দু হাজার টাকা কিনতে হচ্ছে পাইকারি আড়তে যার কারণে আমাদেরকে একটু বেশি দামে বেচতে হচ্ছে মানুষ হতাশ হচ্ছে কিন্তু আমাদের কেনা বেশি করার কারণে আমরা একটু ভাবে বেশি বেচতে এটা কি রমজানের কারণে না রমজান আগে দাম কেমন ছিল আর এখন কত না রমজান না মাছের দামে বেশি পড়তেছে আমাদের রমজানের আগেও যে যে দাম পড়ছে তার একটু ডিস্টেন্স হতে পারে রমজানের মাধ্যমে কিন্তু দামটা আগে থেকেই বেশি মানে রমজানের খুব একটা পড়ে সবজি মাছের প্রভাব পড়ে দেশি কুড়াগুলো আমরা বেচতেছি চল্লিশ টাকা কেজি বেগুন তিরিশ টাকা কেজি বেচতেছি ক্যাপসিকাম একশো বিশ টাকা বেচতেছি বরবটি আমরা বেচতেছি ষাট টাকা কেজি কোলা বেচতেছি ষাট টাকা কেজি টমেটো পঁচিশ টাকা কেজি বেচতেছি ওদিকে তরাই নতুন তরাই উঠতেছে যেহেতু ষাট টাকা কেজি বেচতেছি কাঁচামরিচ বিভিন্ন রেটের আছে পঞ্চাশ টাকা কেজি থেকে চল্লিশ টাকা তিরিশ টাকা হচ্ছে ষাট টাকা কেজি বেচতেছি আমরা সজনা ডাটা নতুন করে বেচতেছি পঞ্চাশ টাকা কেজি নতুন উঠতেছে এটা পুদিনা পাতা আমরা বেচতেছি পাঁচ টাকা করে আটি এটাই আলুগুলো আলু পেঁয়াজ পেঁয়াজ তিরিশ টাকা কেজি আমরা খুচরা বেচতেছি রসুন বেচতেছি ষাট টাকা কেজি আদা বেচতেছি আমরা একশো ষাট টাকা কেজি শুকনা মরিচ পঞ্চাশ টাকা সহ হিসেবে বেশি কেননা শুকনা মরিচের দাম দেখা যাচ্ছে সাড়ে চারশো চারশো আশি চারশো চল্লিশ এই দামে আমাদের কিনতে হচ্ছে যার কারণে আমরা খুচরা দামটা পঞ্চাশ টাকা করে বেচতেছি আলু আলু আলুর দাম বেচতেছি সাদা পান্নায় যেটা আর কি আঠাশ টাকা ছাব্বিশ টাকা এটা আমরা বেচতেছি আর কি কাঠিনাল ষোলো টাকা কেজি বেচতেছি এদিকে বিলাতি যেটা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা বেচতেছি আমরা রমজানের আগে আর এখনকার কত রমজানের থেকে রমজানের আগে অনেকটাই কম ছিল আর কি রমজান বাড়ার সাথে সাথে এই জিনিসগুলোর দাম বিশেষ করে কাঁচা বাজারটা অনেকটাই বেড়ে গেছে বেগুন আগে কিনছিলাম দশ টাকা বারো টাকা পনেরো টাকা সেই বেগুন হয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ টাকা পটলের দাম বেশি বিভিন্ন রেটের যেমন টমেটো দশ টাকা বারো টাকা ছিল এখন টমেটো তিরিশ টাকা বেচতে হচ্ছে ফিরা চল্লিশ টাকা যে ফিরা আমরা দেখি দশ টাকা করে পনেরো টাকা করে কিনছিলাম রমজানের আগে সেই ফিরে এখন চল্লিশ টাকা তিরিশ টাকা বেশি তো সব মিলিয়ে রমজানের কারণে রমজানের কারণে কাঁচা বাজারটা দাম বেশি আমাদের